চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো রায় না চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো রায় না লোকে আমার সুধায় ভালোবাসা কারি কয় আশা কার কয় বলো হাসতে কেন তুমি সেখানে আমায় কেনই বা বলো কাদালে কেন করেছিলে এতটা পুন যদি আরাবে আড়ালে আজ সব স্মৃতিকে কি বলো হয়ে গেছে শেষ বলো না পাশে দাঁড়িয়ে ধরেছিলে জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে একা কি আমার আজ সব চাওয়া বলো ফুরিয়ে গেছে বলো না করব আসি চুপি চুপি হবে হাতে হাতে স্বপ্নে কাটাবো জীবন কথা হবে আর যে সব কথা বলেছি বড় হয়ে গেছে শেষ বড়